আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সোহানা ইসরাত প্রত্যাবাসনের প্রস্তুতি পরিবেশ দেখতে মিয়ানমারের রাখাইন রাজ্যে গেছেন বিশ রোহিঙ্গা সহ সাতাশ সদস্যের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার সকালে টেকনাফ ট্রানজিট জেটিঘাট থেকে তারা মিয়ানমার পৌঁছান কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে তিন নারী সহ বিশ জন রোহিঙ্গা ও ছয়জন সরকারি কর্মকর্তা ও একজন অনুবাদক অর্থাৎ দোভাষী রয়েছেন বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধি দলটি মিয়ানমারের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্ধ্যায় টেকনাফে ফেরার কথা রয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন প্রত্যাবাসন শুরু হলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের কোথায় রাখা হবে সে জায়গা এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখতেই আমরা মিয়ানমার যাচ্ছি এর আগে মিয়ানমারে প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের দেওয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই করতে গত পনেরোই মার্চ বাংলাদেশে এসেছিলেন মিয়ানমার সরকারের সতেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলটি টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউসে এক সপ্তাহ অবস্থান করে একশো সাতচল্লিশ রোহিঙ্গা পরিবারের মোট চারশো ছিয়াশি জন রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই করেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া শুরু হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানিয়েছেন মেয়র পদে এ পর্যন্ত দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহণ করেছেন তারা হলেন মাসুদুল হক রাশেদ ও জোসনা হক এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ছয়জন ও সাধারণ আসনে উনিশ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এস এম শাহাদাত জানান আগামী আট মে ভোট কেন্দ্র এবং কক্ষ সংখ্যা নির্ধারণ করা হবে তবে খসড়া তালিকায় চুয়াল্লিশটি কেন্দ্র এবং দুশো চুয়াল্লিশটি কক্ষ রাখা হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ষোলো মে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আঠেরো মে মনোনয়নপত্র যাচাই বাছাই পঁচিশে মে প্রত্যাহারের শেষ দিন এবং বারো জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে টেকনাফের নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এবিপিএন অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ সহ শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শফিকে আটক করেছেন আটক শফি ওই ক্যাম্পের সি ব্লকের দিল মোহাম্মদের ছেলে ষোলো এবিপিএনের পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তিনি জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক শফিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে টেকনাফের পূর্ব সাতঘরিয়া এলাকা থেকে ছয় বছর আত্মগোপনে থাকা মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব গতকাল রাতে র্যাব পনেরো এর সিপিসি দুই ওয়াইকং ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আনোয়ার ইসলামকে গ্রেফতার করে গ্রেফতারকৃত ব্যক্তি সাতঘরিয়া এলাকার বাসিন্দা র্যাব জানিয়েছে গ্রেফতার এড়াতে আটক আসামি বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল তাকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আবহাওয়ার সংবাদে আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা উনিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে সকাল দশটা এগারো মিনিটে চলবে বিকেল চারটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল চারটা সাতচল্লিশ মিনিটে চলবে রাত দশটা তেইশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দশটা তেইশ মিনিটে চলবে ভোর চারটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পরবর্তী জোয়ার শুরু হবে ভোর চারটা তিপ্পান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত